Assalamu alaikum. How many words do we really need in spoken English? কতগুলো ওয়ার্ড দরকার অর্থাৎ ইংরেজিতে শত শত লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে লাখে লাখে ওয়ার্ড রয়েছে এর মধ্য থেকে কতগুলো ওয়ার্ড আমাদের দরকার এই বিষয়ে কথা বলবো এবং ওয়ার্ডগুলো কিভাবে সংগ্রহ করা যায় সে ব্যাপারে কথা বলবো অল্প সময়ের মধ্যে মূল কথায় চলে যায় আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে অর্থাৎ ডেইলি লাইফ ইংলিশের জন্য আমাদের দরকার শুধুমাত্র পাঁচ হাজার ওয়ার্ড ফাইভ থাউজেন্ড ওয়ার্ডস উই হ্যাঁ পাঁচ হাজার ওয়ার্ড দরকার এবং গুড নিউজ হচ্ছে এই পাঁচ হাজার ওয়ার্ডের মধ্যে আপনারা প্রায় অর্থাৎ যিনি এসএসসি পাস করেছেন তিনি প্রায় তিন হাজার ওয়ার্ড কিংবা আড়াই হাজার ওয়ার্ড জানেন তার মানে প্রায় ফিফটি পার্সেন্ট আমরা জানি হ্যাঁ আপনি আশপাশে দেখেন এই ওয়ার্ডগুলো ছড়িয়ে ছিটে রয়েছে আপনি যা দেখছেন সবে ইংরেজি দেখেন mobile phone table chair pocket locket socket packet jacket সবই ইংরেজি দেখেন mobile phone sofa chair carpet tub umbrella যা যা দেখছেন দেখেন আশেপাশে সব ইংরেজি শব্দ এসি মেসি রোনাল্ডো সবই ইংরেজি আচ্ছা ফ্যান সব কিছু স্কিরো স্প্রে ল্যাপটপ মাউস হ্যাঁ সবই তো ইংরেজি প্যান্ট শার্ট ইংরেজি দেখেন অনেক ওয়ার্ড জানেন একজন রিক্সা চালক ভাইও অনেক ওয়ার্ড জানেন আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন একটি প্রজন্ম একটি বাংলাদেশ হ্যাঁ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে boss Bangladesh online school we shape future for admission please call or S M S two zero one six two zero zero zero four two double zero আচ্ছা তো কত ওয়ার্ড লাগবে ফাইভ থাউজেন্ড ওয়ার্ডস অনলি যার মধ্যে অর্ধেকটাই আপনি জানেন কিংবা তার বেশি জানেন এবার এই ওয়ার্ডগুলো কিভাবে কালেক্ট করা যায় কারণ এত এত ওয়ার্ডের মধ্য থেকে কিভাবে সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো অর্থাৎ পাঁচ হাজার ওয়ার্ড আমি বেছে নেব হ্যাঁ আচ্ছা দেখেন খুব সহজ একটা পদ্ধতি বলি আপনার নিঃসন্দেহে ভালো লাগবে সেটা কি ডেইলি লাইফে আমরা যখন বাংলা বলি তখন কোনটা পারি কোনটা পারি না এটা দেখলেই হলো যেটা পারি সেটা তো পারি আর যেটা পারি না সেটা একটু দেখে নিলাম হয়ে গেল ধরেন আমি হাঁটতে যাচ্ছি আমি হাঁটছি আম ওয়াকিং আই ওয়াকড আমি হেঁটেছিলাম ওয়াকিং মানে হাঁটা এটা আমরা জানি ওয়াক আই ওয়াকড আমি হাঁটতে যে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম হোঁচট খাওয়া এখন হোঁচট খাওয়া ইংরেজি আমি জানি না আমি একটু ডিকশন দেখে নিলাম হ্যাঁ আমি লিখে নিলাম হোঁচট খাওয়াটা কি মানে হোঁচট এবার আমি ডিকশনটা দেখলাম ব্যাচ আপনি এবার যা শিখবেন সব প্র্যাকটিক্যাল হয়ে যাবে অর্থাৎ হচট খাওয়া আপনি লেখা দেখলেন stumble S T U M B L E তা আপনি বলেন I bolt and fell I bolt and fell আমি হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম আই গার হার্ট ব্যথা পেয়েছিলাম দেখেন অর্থাৎ আমি কোন ওয়ার্ডটা পারি এবং কোন ওয়ার্ডটা পারি না এটা পার্থক্য করলে হয়ে গেল আপনি দেখবেন এরপরে যে ওয়ার্ডগুলো আপনি শিখবেন একেবারে জরুরি ওয়ার্ড আপনি শিখে ফেলেছেন বাংলা ওয়ার্ড আমি কথা বলার সময় যেগুলো পারি তো ভালো আর না পারলে লিখে নিলাম এবং শিখে নিলাম দেখবেন পাঁচ হাজার word only five thousand words in it and এই যে ডেইলি লাইফ প্র্যাকটিসের মাধ্যমে আমরা ওয়ার্ডগুলো কালেক্ট করতে পারি অবশ্যই সেটা লিখে রাখতে হবে সুন্দর করে সুন্দর করে প্রতিদিন যদি দশটা করে ওয়ার্ড কালেক্ট করি ছয় মাসের মধ্যে আমার আঠারোশো ওয়ার্ড হয়ে যাবে হ্যাঁ এরপর আমি ভুলে যাব আবার এক্সাম্পল তৈরি করব আবার মনে পড়বে কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আমি শামীম হাসান নাহিন হৃদয়ের রাজধানী থেকে